Assalamualaikum আমার অনেক ভাইরা জানতে চেয়েছিলেন আমার কাছে যে সেন্ট মার্টিন ভ্রমণ করতে গেলে কিভাবে যাব এবং কোথা থেকে যাব তো আমি আপনাদেরকে বলতে চাই যে সেন্ট মার্টিন যদি আপনারা ভ্রমণ করতে চান আপনি বাংলাদেশের যে কোনো শহর থেকেই আসেন না কেন আপনাকে অবশ্যই টেকনাফ আসতে হবে তো আমি আজকে আমার এই ভিডিওতে দেখাবো টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার যে রাস্তাটুকু কিভাবে যাবেন এতটুকু আমি এই ভিডিওতে নিয়ে আসতেছি তো আপনারা মনে করেন ঢাকা থেকে আসতেছেন কিংবা রংপুর দিনাজপুর খাগড়াছড়ি যেখান থেকে আসেন না কেন আপনাকে টেকনাপ আসতে হবে টেকনাপ আপনাদের মতো করে যে কোনো বাসে চলে আসতে পারবে কিন্তু এইটা টেকনাপ শহর পর্যন্ত আপনার যেতে হবে না তার আগেই ক্যারি জেটি ঘাট নামের একটা জায়গা আছে সেখানে আপনাকে নেমে যেতে হবে তো এটা টেকনাপ শহর থেকে মোটামুটি দশ কিলোমিটার আগেই তো এই জেটি ঘাট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই ঘাট এই ঘাটে নামবেন নামার পর এই ঘাট থেকেই চার পাঁচটা লঞ্চ আছে যেগুলো ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে এখানে আপনার বেশ কিছু কোয়ালিটির লঞ্চের সিট পাওয়া যায় সেই কোয়ালিটি অনুযায়ী আপনারা লঞ্চের টিকিট কেটে নেবেন এবং আপনি যে লঞ্চের টিকিট কাটবেন সেই লঞ্চে গিয়ে আপনার লঞ্চের টাইম মতো উঠে বসবেন এবং এই টেকনাফের এই জেটি ঘাট থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যেতে আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা সময় লাগতে পারে তো আপনি ভিডিওতে যে দেখছেন লঞ্চগুলো যাচ্ছে লঞ্চের সাথে থাকবে অনেক সিগাল তো লঞ্চে গিয়ে অবশ্যই আপনারা সিগালকে চিপস খাওয়াতে ভুলে যাবেন না আপনি যদি চিপসগুলো ছুঁড়ে মারেন সিগাল আপনার কাছাকাছি চলে আসবে চিপস খাবে তো আপনারা চাইলে আপনার হাত বাড়াই দিলেও আপনার হাত থেকেও চিপস সিগাল নিতে পারে তাই আমি আপনাদেরকে বলতে চাই সেন্ট মার্টিন ভ্রমণ খুবই খুবই সহজ আনন্দদায়ক তাই আপনারা যে কোনো সময় এই সেন্ট মার্টিন ভ্রমণের সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তবে সেন্ট মার্টিন ভ্রমণের সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই আপনারা যে আমাদের নিউজ পত্রিকা জাতীয় পত্রিকা টেলিভিশন খবর এগুলোতে একটু নজর রাখবেন যাতে সমুদ্রের কি অবস্থা কোনো জলোচ্ছ্বাস ঝড় এরকম পূর্বাভাস আছে কিনা কোনো সিগন্যাল পড়তে পারে কিনা এগুলোর প্রতি একটু নজর রেখে তারপরে সেন্ট মার্টিন ভ্রমণের একটা প্ল্যান আপনারা করতে পারেন সেন্ট মার্টিন যাওয়ার জন্য যে কয়েকটা লঞ্চ আছে সেই লঞ্চগুলার আমি নাম বলে দিই তাহলে আপনাদের জন্য মনে হয় সহজ হবে যেমন এখানে আছে হচ্ছে ভি ফারহান আছে কেয়ারি সিন্দাবাদ তারপর আছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যে লঞ্চগুলো যাতায়াত করে সেই লঞ্চগুলোর সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিচ্ছি তো এর মধ্যে রয়েছে ক্যারি কুইজ অ্যান্ড ডাইন এই শিপটি তিন ধরনের সিট বিক্রি করে থাকে একটা হচ্ছে মেইন ডেক মেইন ডেক হচ্ছে এক্সক্লুসিভ লঞ্চ এটার ভাড়া মোটামুটি এগারোশো টাকা আপার ডেক কোরাল লঞ্চ এটা মোটামুটি তেরোশো টাকা আপার ডেক পিয়ার লঞ্চ ষোলোশো টাকা আসলে এই যে ভাড়াগুলা এই ভাড়াগুলা কিন্তু কম বেশি হয় তা আমি ভাড়াগুলো বলতেছি হচ্ছে এই লঞ্চের লিস্ট দেখে তো আপনারা যখন টিকিট কাটবেন অবশ্যই সেটা যাচাই বাছাই করেই কাটবেন তারপরে আর একটা লঞ্চ আছে ক্যারি সিন্দাবাদ আমি যে লঞ্চে ভিজিট করেছি সেটা ছিল ক্যারি সিন্দাবাদ ক্যারি সিন্দাবাদেরও সেম তিন ক্লাসের সিট সেখানে পাওয়া যায় মেইন ডেক পাবেন আটশো পঞ্চাশ টাকা দিয়ে ওপেন ডেক পাবেন এক হাজার টাকা দিয়ে এবং ব্রিজ ডেক মানে ভিআইপি লঞ্চ পাবেন হচ্ছে এগারোশো টাকা দিয়ে তারপর আরেকটা লঞ্চ চলাচল করে সেটার নাম হচ্ছে এমবি বে কুইজ ওয়ান এটাতে তিন ধরনের সিট আছে রজনীগন্ধা এক হাজার টাকা হাসনা হেনা এগারোশো টাকা কৃষ্ণচূড়া তেরোশো টাকা তার পাশে আরেকটা লঞ্চ চলে সেটার নাম হচ্ছে আটলান্টিক ক্রুইজ এইটা চার ধরনের সিট বিক্রি করে থাকে তো ইকোনমি ক্লাস আছে নয়শো টাকা ওপেন ডেক আছে এক হাজার টাকা রয়্যাল লঞ্চ আছে বারোশো টাকা লাক্সারি লঞ্চ আছে পনেরোশো টাকা তো এরকম বেশ কিছু লঞ্চ চলে আপনি যখন যাবেন গুগলে সার্চ করবেন যেই লঞ্চ আপনার জন্য সুবিধাজনক হবে ভাড়ার একটা ব্যাপার আছে তো ওই অনুযায়ী টিকিট কেটে টাইম মতো লঞ্চে উঠে যাবে তো সবগুলো লঞ্চ একসাথেই ছাড়ে সকাল নয়টার দিকে ক্যারিঘাট থেকে ছেড়ে যাবে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে সেন্ট মার্টিনে মোটামুটি বারোটার দিকে পৌঁছায় যায় তো তাই আশা করি সবাই এই সেন্ট মার্টিন ট্রিপ এনজয় করবেন আর এই ট্রিপে যাওয়ার সময় যদি কোনো সমস্যা থেকে থাকে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন সহযোগিতা পাবেন ইনশাল্লাহ তো আজ এই পর্যন্তই ভিডিও দেখুন সেন্ট মার্টিন এনজয় করুন আল্লাহ হাফেজ